অজয় দেবগন পরিচালক এবং চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা এই দ্বৈত ভূমিকাটি তিনি কিভাবে পরিচালনা করেছেন তা দর্শকদের কাছে খুব আকর্ষণীয় হবে তিনি অনেকগুলি উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন অতিরিক্তভাবে অসীম বাজাজের সিনেমাটোগ্রাফার হিসাবে একটি ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে অজয় দেবগন পরিচালিত ভোলা দুই সালের মার্চ মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে অজয় দেবগণের ভক্তরা বিশেষভাবে আগ্রহী হতে পারেন যে একজন পরিচালক হিসেবে তিনি কিভাবে দর্শকদের আকর্ষণ করেন আইম্যাক্স থ্রিডি প্রযুক্তির ব্যবহার সিনেমাটিক অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলতে পারে সামগ্রিকভাবে ভোলা সিনেমাটির অনেক সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে প্রধান অভিনেতা এবং ক্রাইম থ্রিলার ঘরানার ভক্তরা হয়তো ত্রিশে মার্চ দুই সালে এটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে